সাদৃশ্যে প্রিয়তমা তুমি নিঝুম রাতে রাহুকের গান ধুলি ধূসরিত মেঠোপথ আঁকা বাঁকা তুমি প্রেরণাদাত্রী শক্তি সঞ্চারী শিশির সকালের প্রিয়তমা পলাতকা তুমি রাতের আধারে ভেদ করে ওঠা চাঁদিনী রাতের শশী তুমি রানী মোর একার আকাশ কবিতার মৌটসী তুমি মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্ত ঝলসে ওঠা মতাদর্শে অনির্বাণ তুমি পানিপথের তৃতীয় সমরে বীরঙ্গনা জোহরার মতো বেগবান তুমি হাফিজের কাব্যে ইকবালের দর্শনে চির আকাঙ্ক্ষিত সে মায়াবিনী তুমি শাহসগিরেরই ইউসুফ চলেখা যে পাড়ি দিয়েছে অযুত জামিনী তুমি রুমির মাসনবি কবি নজরুলের চক্রবাক যেথায় ভাস্বর চক্রবাকি তুমি মাধবকুণ্ডের ঝর্ণাধারার মতো স্বচ্ছ যেথায় আমার অবয়ব আঁকি তুমি হাসান হাফিজের অবাক সূর্যোদয় সচেতনতার বীজ বোনা তুমি আল মাহমুদের সোনালি কাবিন জেগে ওঠা বাংলার ললনা তুমি শেখ সাদির গুলিস্তা বুস্তা যেন চির বহমান প্রশান্তির স্রোতধারা তুমি কবি ফররুখের সাত সাগরের মাঝি আর সিরাজ তুমি সিরাজির অনল প্রবাহ ব্রিটিশের বিপক্ষে গর্জে ওঠা বিধ্বংসী গান তুমি কারাগারে লাথিমার ভাঙড়ে তালার মতো কবি নজরুলের কাব্যের স্লোগান তুমি কুশিয়ারা সুরমার মতো কুলকুল রব বড় লেখার চির উন্নত পাথারিয়া পাহাড় তুমি আসাদ বিন হাফিজের অমর কণ্ঠ অনিবার্য বিপ্লবের ইশতেহার তুমি ডক্টর ইকবালের নারী দর্শন আর গালিবের গজলের দোতানা তুমি নজরুলের প্রলয় উল্লাস রণভেরী ধূমকেতু আর মহরমের রণব্যঞ্জনা তুমি কিন ব্রিজের মনোহারী রূপ মনু ব্যারেজে সন্ধ্যা প্রহর তুমি বড় লেখার চা বাগানের দৃশ্য আর স্বপ্নের সিলেট শহর তুমি জহির রায়হানের হাজার বছর ধরে যেথায় প্রেমের তীব্র টান তুমি মোজাম্মেল হকের জোহরার মতো নিষ্পাপ এক অতুজ্জ্বল রমণী প্রাণ তুমি জসিমুদ্দিনের নকশি কাঁথার মাঠ যার পরতে পরতে লুকায়িত ভালোবাসা তুমি সজনবাদিয়ার ঘাট ধান ক্ষেত বালুচরে গ্রাম্য মেয়ের চিরায়িত প্রেম খাসা তুমি কায়কোবাদের মহাশ্মশান অমীয় ধারার মতো চিরচেতনার উর্মি ধারা তুমি গোলাম মোস্তফার বনি আদম বুলবুলিস্তান খোসরোজ আর সাহারা তুমি জাহাঙ্গীরের নূরজাহান রূপে গুণে মোহিত যার স্বয়ং দিল্লীশ্বর তুমি জেবুন্নেসা কাব্যকাননে উর্বর মস্তিষ্ক পরিচিত কণ্ঠস্বর তুমি ফেরদৌসির শাহনামা শাহজাহানের প্রেমের সাক্ষী অমর তাজমহল তুমি হৃত্যতায় চীনের প্রাচীর আর দৃঢ়তায় রকিয়ান্দিজ এভারেস্ট শৃঙ্গদল তুমি গৌর গোবিন্দের ব্যস্ততম টিলা সন্ধ্যাপুরে জমে ওঠা আড্ডাখানা তুমি শাহজালালের চৌতল মসজিদ আর শাহী ঈদগার মতো চিরযৌবনা তুমি এনসি কলেজের দিঘের পাড়েতে বিকেলের কেটে যাওয়া মুখরিত প্রহর তুমি পূর্বাঞ্চলীয় ছাত্রাবাসের পুষ্প কানন চারশো দশ নম্বরের প্রতিবাদী কণ্ঠস্বর তুমি সন্ধ্যার আকাশে নীলিমার ঢেউ ধ্রুব তারকার মোহনীয় হাতছানি তুমি বোবার তলের ছোট্ট ছোট্ট বন টিলার মতো অভিনব অভিমানী তুমি চাঁদনি ঘাটের ব্যস্ততম বিকাল ড্রিমল্যান্ডের রোদে পড়া মধ্য লগন তুমি জাকারিয়া স্মৃতিতে প্রাণের আওয়াজ হাকালুকির মেঘমুক্ত গগন তুমি শাহজালাল ভার্সিটির টিলার উপরে জাগ্রত অহংকার তুমি সোলেমান হলের বক্তৃতার প্লাবন আর কেমুসাসের সাহিত্য ভাণ্ডার তুমি সীতেশ বাবুর চিড়িয়াখানা লাউয়া ছড়ার ফুরফুরে দক্ষিণা মলয় তুমি ডিমায় ঝর্ণাতে কেটে যাওয়া মোর দিবসের শেষ সময় তুমি জাফলংয়ের প্রাণ কাড়া রূপ হামহামের অতুল সৌন্দর্য রাশি তুমি মোর ওগো হারানো কবিতা আমি তোমায় বড্ড ভালোবাসি